শতভাগ বিশুদ্ধতায় প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ চৈতালি লিমিটেডের পণ্য সুস্বাস্থ্যে অনন্য এখানে পাচ্ছেন একশো ভাগ মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সরিষা ফুলের মধু ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন ও ভিটামিন এ ডি কে সমৃদ্ধ খাঁটি গাওয়া ঘি ও গন্ধের স্বাদে অনন্য ভর্তাবাজি মাংস বোনার জন্য চৈতালির খাঁটি সরিষার তেল সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপনের জন্য চৈতালির পণ্যই সবার পছন্দ ঢাকা সহ সারা দেশব্যাপী হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন এখনই আপনার অর্ডার নিশ্চিত করুন